sa aking kuri Ang hiri Tayo na lang nante Alang ribon bonoduri Thank mari marinte Saking sakit kuri sakit kuri, di amem hi Tairin da durmukumure Jiya amem hijure kuri sa kukui ang kita memihiri Tayo na lang nante alang di ko tay na lang mente alang ibon joy saking kora saking kora ambo jakas kora bari podai kuring sa tinturi Ang kiamam hiri Tayo na lang nante Alang di ko na juli Saking kora, saking kora Amdo jakas kora Bari ko da taon rin Nangi hira kora Angi hira kora Angi hira kora Angi hira kora Angi hira kora Angi hira kora